মর্জিনা বেগম টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সল্লা ইউনিয়নের পুকুরিয়া দেওপুর মধ্যপাড়া গ্রামের অন্ধ সুলতান মিয়ার স্ত্রী অভাবে সংসারের হাল ধরতে ব্যাটারি চালিত অটো ভ্যান চালাচ্ছেন অটো ভ্যান চালিয়ে যা উপার্জন করেন তাই দিয়ে তিনবেলা অসুস্থ স্বামী ও মেয়ের মুখে খাবার তুলে দেন জানা গেছে কালিহাতি উপজেলার সল্লা ইউনিয়নের দেওপুর মধ্যপাড়া গ্রামের অন্ধ সুলতান মিয়ার সঙ্গে ত্রিশ বছর আগে বিয়ে হয় একই উপজেলার গোহালিয়া বাড়ি ইউনিয়নের সরাতৈল গ্রামের মৃত হারুন মণ্ডলের মেয়ে মর্জিনা বেগমের অভাব অনটনের সংসার হওয়ায় অন্ধ ছেলের সঙ্গেই বিয়ে দেওয়া হয় মর্জিনাকে মর্জিনার দুই মেয়ে ও এক ছেলে এক মেয়ের বিয়ে হয়েছে ছেলেও বিয়ে করে আলাদা সংসার করছেন আমার এক আমার বিয়ে হালি এক ছেলে এক মেয়ে ওই সাল মরে গেল গা তার বাদে বাদে বাপ বাপ মা মরে গেল গা আর কি করব দেশে দেশে ঘুরে ঘুরে ঘুরে ঘুরে সে গান গাইছে আমি হাতে হাতে জুড়ি বাজাইছি তার ঘুরতে ঘুরতে তো মেলা করছি দশ বিশ বছর ঘুরছি এক দেশে দেশে মাইসে তলা থাকছি মাইসের বারিন্দায় থাকছি আবার ভ্যানের মধ্যে একটা চাল তুলে নিয়েছিলাম ভ্যানের মধ্যে থাকছি বাল বাচ্চা নইয়া তারপরে আর কি করবো এখন দেশে পয়সা না পাই কইলাম যে এক ব্যবসা করলে তো কাম হবো না দেশে বিদেশে কামাই দেশে ঠিয়ে নাগে কিনা খান লাগে তাই হারে মাসে ফর মাছ করে খাইলাম খাইতে গিয়ে এখন কই যে ফরমার মাছ করলে খাইলে তো মেয়া বিয়ে দেখাম না তারা কী করবো সাড়ে দশ হাজার টাকা ব্যান্ডটা কিনলাম সাড়ে দশ হাজার টাকা ব্যান্ড কিনে মাইসের একটু একটা বিড়ি খেলে কি একটা সিগারেট খেলে যে একটু ব্যান্ডটা চালাবার দিন আমি সব কিনা হয় না টেয়া পাম কোনো ওখানে খেলে খেলে খেলে খেলে চালান শিখছি চালান শিখে তারপর একটা দশ হাজার সাড়ে দশ হাজার টাকা একটা ব্যান্ড কিনলাম ভ্যান কিনে আস্তে আস্তে আস্তে কিছু কিছু কামাইয়া কিছু কিছু খাই কিছু কিছু ভ্যানে থুই কিছু কিছু কিস্তি উঠাইছি মেয়ে বিয়ে দিলাম তিরিশ হাজার টাকা মেয়ে বিয়ে দিলাম এনার একটা মেয়ে আছে নাহের ভ্যান চালাইতেছি নিজের ভাই দ্বারা আমি খাইতেছি স্বামীর চোখে কম দেহে অসল হ্যাঁ এখন দুর্বল ধরে গেছিল আর কিছু কিছু যাই কামাই করে খিলেছে এখন তার কিছু কোহাই নেই ঝুল কামাই করে খেলো নি তাহলে এবার বয়ে খাইল নি দিনে দুই তিন চারশো টাকা হয় কোনো মতে বাইরে দিয়ে চলে বিক্রি করবা গেলে তো শশা চাই লাবো আর নয় নিজে সেটা খাবার দেবো কিংবা সে কাম করলে শশা চাল দেবো একসঙ্গে খাবার দেবো না আমি এই পথ বাইছে নিছি এর আগেও মাইসে নেখে নিছিল বললাম আমার একটা অসুবিধা নইলি আর আমার কিছু লাগবো না ধন সম্পদ কিছু চাই না একটা গাড়ি হইলে আমার যথেষ্ট আমি কামাই করে খাম তা মেম্বার আমি হেজ কাছে কত কইলাম হেল যে একটা মানুষকে হেল্প করলি আমি কিছু কিছু উঠাইলাম কিছু কিছু ফেতরার ঠেয়া তুললাম কিছু কিছু হেল্প করলো মেম্বাররা কিন্তু মেম্বাররা ঠেয়া আছে পাঁচ ছয় হাজার ঠেয়া দিলে একটা কাট করে দিবি তাছাড়া কাট করে দেব না তাহলে যে মালিক বইয়ের খেলা আনে একটা মেয়ে হয়েছাল মেয়েরা পনেরো দিন কাঠটা নইয়ে গেছে বোড়ে দূরে শেষ শেষে গেলো শ্যামানাগো বোঠে শ্যামানাগো যাওগা যাওগা বলে বয়ে থাকলে যদি তুই আমরা চাইল দেই তা বাচ্চা নিয়ে খেয়ে হাম নাম্বারে দিল না দে না ক্যাশ ক্যাশায় স্লিপ সারা দেয় না স্লিপও দেয় না যার হাতে বাপ আছে তার গোয়া দেহের লাভ আছে আসলে যার আছে ঘরে হ্যারি কাট করে দেয় ধরে দু লক্ষ কাট করে দেয় না